কি আচ্ছা, দোস্ত ভালো আছো তো আজকে তোমার কাছে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে তুমি কিভাবে ধনী হবা তাড়াতাড়ি নিজেকে ডেভেলপ করবো আজকে একটা বইতে পড়লাম যে বিয়ে না করলে নাকি ধনী হবে বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়া যায় না হোয়াট ইস প্রবলেম এটা কোনো কথা হলো বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়া যায় না তো এক্ষেত্রে লজিকটা হলো যে মনে করেন আপনার বয়স পনেরো বিশ পঁচিশ বা তিরিশের মধ্যে আর কি তো এখন আপনি কি যাবেন এখন আপনি চাইবেন টাকা পয়সা ভালো বউ বা ভালো প্রেমিকা যারা বেশিরভাগ মানুষ প্রেমিকাই ভালো চায় ঠিক আছে তো সাধারণত সবাই ভালো বউ চায় সাধারণত কিন্তু পরিবার থাকি তো একটা বাধা আছেই যে পরিবার বলে যে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো কিন্তু এক্ষেত্রে তো আমরা বিয়ে করতে পারছি না তো ভালো প্রেমিকা চাচ্ছি ঠিক আছে তবে এক্ষেত্রে একটা মহামূল্যবান কথা হচ্ছে সেটা হচ্ছে যে বিয়ে করার আগ পর্যন্ত ঠিক আছে যতদিন আপনি বিয়ে করবেন ততদিন পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত ভালো ব্যবসায়ী বা ভালো সেলসম্যান ভালো মার্কেটার কোনো হিসাবেই আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন না কারণ আপনি যদি মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করলেন ঠিক আছে কোনো একটা পণ্য কিনতে একখানে গেলেন ওখানে একটা সুন্দরী মেয়ে দেখলেন আর আপনার পছন্দ হয়ে গেল ঠিক আছে আপনার আকর্ষণটা তখন ওই ব্যবসার দিকে থাকতো না আপনার আকর্ষণটা দেবে ওই সুন্দরী মেয়েটার দিকে ঠিক আছে আপনি মার্কেটিং করে লাগছেন করতে করতে করতে একখানে একটা মেয়ের দেখা হলো অনেক সুন্দর ও মাই গড আপনি দেখে তারপরে করে গেলেন ঠিক আছে আপনার মার্কেটিংয়ে ব্যাঘাত ঘটলো এইরকম আরও অনেক কারণ করা যেতে পারে তো সাধারণত মানুষ চল্লিশের আগে প্রতিষ্ঠিত হতে পারে না তার মেইন কারণ হচ্ছে যে মানুষ দেরি করে বিয়ে করে তিরিশ পঁয়ত্রিশ আড়াই উনত্রিশ তারা বিয়ে করার পর বিয়ের সিস্টেমটা বোঝে মানে বিয়ে করার পর যে আর কি যে কারণে মানুষ বিয়ে করতে চায় যৌন চাহিদা সেটা মিটা মিটাইতে মিটাইতে আর কি চল্লিশ বছর কমপ্লিট হয়ে যায় তো এর মধ্যে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না তো সাধারণত যখন চল্লিশ বছর হয়ে যায় ধরুন এক কেজি আপনাকে মিষ্টি দিলাম আপনি দুই একটা খাওয়ার পর খাইলেন তারপর আট দশটা খাইলেন কিন্তু পনেরো বিশটা খাওয়ার সময় আপনি আর খাইতে পারবেন না কারণ আপনার ওটার ওটার প্রতি আর আগ্রহ থাকবে না যদিও আপনি মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম আপনি যদি যত আগে বিয়ে করবেন তত তাড়াতাড়ি আপনার এই অন্য মেয়ের প্রতি আকর্ষণটা শেষ হবে এবং আপনি নিজেকে নিজেকে ডেভেলপ করার নিজের পরিবারকে উন্নত করার একটা পন্থা অবলম্বন করতে পারবেন এটা তার এটা আর কি সৃষ্টির নিয়ম আর কি মানে পারিপার্শ্বিকের নিয়ম তো এটাই হচ্ছে মূল কারণ যে বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়া ইম্পসিবলের মতো তো হয় না এমনটা নয় অনেকে হয় অনেকে প্রতিষ্ঠিত হয় তো কম সংখ্যক মানুষই প্রতিষ্ঠিত হয় তো এক্ষেত্রে যদি আপনি অতি তাড়াতাড়ি মানে পনেরো বছর বয়সে বিয়ে করেন তো পনেরো পাঁচ সাত বছর আপনার একটু কষ্ট হবে চলার জন্য চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু আপনার যখন পঁচিশ তিরিশ বছর হয়ে যাবে তখন আপনি পরিবেশটা ভালো করে বুঝবেন অন্য মেয়ের প্রতি আপনার সেরকম আকর্ষণ হবে না তো আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো এটাই হচ্ছে মেইন কথা তো এটাই হচ্ছে আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড বাই দেখা হবে পরবর্তী ভিডিও